হ্যালো বন্ধুরা ভিডিওটি টোয়েন্টির পক্ষ থেকে আমি রবেল আজকে আপনাদের সাথে আমি পাঁচটা বেস্ট ওয়েবসাইট নিয়ে কথা বলবো তো সেই ওয়েবসাইটগুলো কি সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই পুরোটা ভিডিও ভালোভাবে দেখবেন তো আমার যে আজকে টপিকটা সেটা হলো ফেসবুক ভিডিও ডাউনলোডার ওকে তো ফেসবুক ভিডিও ডাউনলোডার আসলে আপনারা অনেক অনেক সময় খুঁজেন যে আপনারা যে অ্যাপস একটা সফটওয়্যার ওয়েবসাইট খুঁজেন ওয়েবসাইট খুব কম মানুষের খুঁজেন তবে সফটওয়্যার বেশি খুঁজেন আপনারা অ্যাপস ডাউনলোড দেন বা পিসিতে অ্যাপস ডাউনলোড দেন তো ওগুলোর কোনো দরকার নেই আমি আজকে যে ওয়েবসাইটগুলো দেখাবো ওগুলো থেকে আপনারা খুব সহজে আপনারা ওই ভিডিওগুলো ডাউনলোড দিতে পারেন আপনার যে ভিডিওগুলো ডাউনলোড দেবেন খুব সহজে এবং খুব কম সময়ে আপনাদের ভিডিওগুলো ডাউনলোড হবে এবং কি প্রত্যেকটা ভিডিও খুব কম এমবিতে আপনাদের ডাউনলোড হবে যেমন আপনার একটা ভিডিও যদি আপনি অন্য জায়গা থেকে ডাউনলোড দিতে চান পাঁচশো এমবি ছয়শো এমবি সেই ভিডিওটা আপনি মিনিমাম দুশো এমবির ভিতরে আপনি ডাউনলোড দিতে পারবেন এবং কি এইচডি কোয়ালিটি এবং আপনার এমপি থ্রি এমপি ফোর সব রকমের কোয়ালিটি আপনি এটাতে পাবেন ওকে তো দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তো চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই নাম্বার ওয়ান তো আমরা এখন ওয়েবসাইটে ঢুকবো প্রথম ওয়েবসাইটটিতে ঢোকার পর দিয়ে আমরা দেখব এখানে যে প্রথম আছে গেট এ বিট ওকে তো এই যে ওয়েবসাইটটি আছে ওয়েবসাইটটিতে আপনার লিঙ্ক দিয়ে আপনার ডাউনলোড করতে হবে ওকে তার জন্য আপনার প্রথমে ফেসবুকের যে ভিডিওটি সয়েস হয়েছে সেই ভিডিওটির লিঙ্কটা নিতে হবে আপনার লিঙ্কটা নিয়ে আপনার ওয়েবসাইটে গিয়ে ওখানে এখানে পেস্ট করে দেবেন ওকে দিয়ে ডাউনলোডে দেবেন ডাউনলোডে দেওয়ার পরে যে পেজটা আসবে ওই পেজের ভিতরে আপনার ভিডিও কোয়ালিটি থাকবে এখানে দুইটা কোয়ালিটি ভিডিও আছে ঠিক আছে এই ওয়েবসাইটটিতে ভিডিও কোয়ালিটি দুটো থাকে তো আমরা এখানে ডাউনলোড নর্মাল কোয়ালিটি এবং এমপি থ্রি কোয়ালিটি দেবো ঠিক আছে যে কোনো একটা আপনি সিলেক্ট করে এখানে কোনায় যে তিনটা অপশানস আছে এই অপশানসটা থেকে আপনার তিনটা ফোটোর অপশানস থেকে আপনার এখান থেকে ডাউনলোডে দিয়ে দেবেন ডাউনলোডে দেওয়ার পর দিয়ে আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে ওকে তো বন্ধুরা অপেক্ষা করছি অবশ্যই ভিডিওটি ডাউনলোড হওয়ার জন্য ওকে আমাদের এই ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে এখন আমরা দেখব ওপেন করে যে আমাদের ভিডিওটা চলছে কিনা যে আমাদের ভিডিওটা এখন চলছে আমাকে কিন্তু খুব লাভ হয়েছে কত ক্যাশ নাম্বার দুই ওকে তো আমরা পরের ওয়েবসাইটটি দেখাবো এই ওয়েবসাইটটির নাম হচ্ছে app B down net down dot net okay তো আমরা আবার ফেসবুক থেকে একটা ভিডিও সার্চ করব সেই ভিডিওটার লিঙ্ক নিয়ে আমরা এখানে পেস্ট করে দেব ডাউনলোডে দেবো ডাউনলোড দেওয়ার পরে যে পেজটা আসবে ওই পেজের ভিতরে কয়েকটা ভিডিও কোয়ালিটি থাকবে ওকে তো আমাদের এখানে দেখা যাচ্ছে তিনটা ভিডিও কোয়ালিটি এই যে একটা এখানে একটা এখানে একটা হবে এখানে তিনটা ভিডিও কোয়ালিটি দেখা যাচ্ছে তো এটাও ভিডিও বানাবার পর এখানে যে তিনটা আইকন তিনটা ফোটা আছে ফোটা আইকনে দেওয়ার পর দিয়ে আপনি ভিডিওটা ডাউনলোড অপশন আছে ডাউনলোড দিয়ে দেবেন ওকে নাম্বার থ্রি তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আবার বলছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন থ্যাংক ইউ